আউজবিল্লাহিমিনাশাইতানিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইসলাম ধর্মে আমার প্রকৃত যাত্রা শুরু হয় যখন আমি সর্বপ্রথম অফিস যাওয়া আসার পথে কানে হেডফোন লাগিয়ে কুরআন শরীফের সরল আক্ষরিক অর্থ শোনা শুরু করেছিলাম এর আগে আমার কাছে ইসলাম ধর্মটি একটি সাংস্কৃতিক ব্যাপার ছিল যা কিনা জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার এক ধরনের পন্থা ছিল একবার অফিসে আসার পথে বিল্ডিংয়ের কাছাকাছি এসে ভারী মেঘমালা সম্পর্কে কোরআনের একটি আয়াত শুনলাম সাথে সাথে আমি আকাশের দিকে তাকিয়ে চিন্তা করলাম কি মেঘ ভারী কিভাবে তাহলে কিভাবে এগুলো মাটিতে না পড়ে এত সহজে আকাশে এত উপরে ভেসে বেড়াচ্ছে আমি অফিসে পৌঁছেই গুগল সার্চ দিলাম মেঘের ওজনের ব্যাপারে আর এভাবে এই গল্পটি শুরু হলো আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা ঘোষণা করি এবং মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানাই এবং প্রার্থনা করি যে তার উপর আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমত বর্ষিত হোক তার সাথে তার সমগ্র পরিবার সাহাবা এবং আমাদের প্রত্যেকের ওপর রহমত বর্ষিত হোক আমিন সার্চ রেজাল্টে দেখা গেল যে ছোট সাইজের মেঘগুলো যা পুঞ্জ মেঘ বা কিউমুলাস ক্লাউড নামে পরিচিত এগুলো প্রায় দুটি হাতির ওজনে সমতুল্য হয় এবং বিজ্ঞানীদের মতে মাঝারি মাপের কিউমুলাস মেঘগুলোর ওজন প্রায় দুশো টনের মতো হয় এবার বড় মেঘ যা পুজ মেঘ বা কিউমোলোনিম্বিয়াস ক্লাউড নামে পরিচিত এগুলো প্রায় দশ গুণ ঘন আর এক হাজার গুণ বড় মাপের হয় যা প্রায় দশ লক্ষ টন ওজনের হয়ে থাকে এক মুহূর্তের জন্য চিন্তা করে দেখুন এর মানে হলো যে কোনো মুহূর্তে আপনার মাথার ওপর প্রায় একশোটি হাতির সমতুল্য ওজনের মেঘ ভাষ্যমান থাকতে পারে রেফারেন্সগুলো নিচে দেওয়া আছে কোরআনের আয়াতসমূহ তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ ভারী বোঝাই মেঘমালা বয়ে আনে তখন আমি এই মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দিই অতপর এই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করি অতপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি এমনিভাবে মৃতদেরকে বের করব যাতে তোমরা চিন্তা করো সুরা আল আরাফ আয়াত সাতান্ন তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আসার জন্য উত্থিত করেন ঘন ভারী মেঘমালা সুরা রাদ আয়াত বারো আমি অবাক হয়ে চিন্তা করলাম কিভাবে এই ব্যাপারটি কোরআনে এমন সময়ে উল্লিখিত হয়েছিল যখন সেখানকার মানুষেরা বিশ্বাস করত যে এই পৃথিবীর ভূমি পুরোপুরিভাবে সমতল এবং এর শেষ প্রান্তে পিলার বসানো আছে যার উপর ভর করে আকাশের উপরে বেহেস্ত আছে সেই সময়ে এই ধরনের তথ্য শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তাই জানাতে পারে যিনি সৃষ্টির একদম শুরু থেকে সমগ্র অস্তিত্বের প্রতিটি বিস্তারিত জিনিস সম্পর্কে পুরোপুরি অবগত আপনার অভিমত কি নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ